ঠিক আছে ভাই ওকে আমি স্টার্ট রেকর্ড স্টার্ট করে দিলাম আপনাদের সবাইকে ধন্যবাদ ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য আজকে আমাদের ফেসবুক এডস ক্যাম্পেইনের ক্যাম্পেইন রেডি করার সেকেন্ড ক্লাস ঠিক আছে আমরা তাহলে ক্লাসটা ক্লাসটা কি বারে হবে স্যার শনি সম্বুধ ক্লাস হয় শনি সম্বুধ ওকে তো আমাদের আজকের ক্লাস হবে কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ক্যাম্পেইন রেডি করার সেকেন্ড ক্লাস গত ক্লাস করেছিলাম আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস আজকে করবো আমরা ট্রাফিক নিয়ে আসা ট্রাফিক মানে কি আমরা একটু বুঝি আগে আচ্ছা আগে আমাদের জিও ক্লাস ওপেন করে নেই বিজনেস ডট ফেসবুক তাহলে আমরা business dot Facebook dot com slash সবার ভিউ দিয়ে আমরা চলে আসলাম তারপরে আমরা সেটিংসে আসলাম ও সরি এখানে একটা জিনিস বাকি আছে সরি এখানে একটা জিনিস এই যে আচ্ছা পেজ সেট আছে সমস্যা নেই এখানে দেখতে হইব সবসময় পেজ ঠিক করা আছে কি না এটা দেখতে হইব তারপরে হচ্ছে বিজনেস সেটিংস সরাসরি অ্যাডস ম্যানেজার দিয়ে দিলে পাওয়া যায় তবে এভাবে নিয়ে আসা উত্তম কারণ <clears throat> এটা হচ্ছে মেটার সবচেয়ে বেটার অপশন এবং মেটাই মেটা যখন প্রথম শুরু করছিল তখন এই অপশন দিয়েই শুরু করছে এবং এটা হচ্ছে রিয়েলিটি মেটার যে আপনার মেটা মেটাতে যে অ্যাডস ক্যাম্পেইন করার জন্য যে ভিডিও দেয়া আছে সেই ভিডিওতে তারা ওইভাবে সার্চ করে বাইর করছে কথা বুঝতে পারছেন তাহলে business dot Facebook dot com slash overview overview so আপনি যদি এমনিতেই ডাইরেক্ট অ্যাডস ম্যানেজার দিয়ে সার্চ দেন তাহলে খুঁজে বের হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে ওপেন যাক তারপরে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের অপশানগুলো এখানে চলে আসছে যেখানে ওখানে নিচে আসছে তাহলে ট্রাফিক আজকে আমরা ট্রাফিকের কাজ করব ট্রাফিক কী আগে আমরা ভালো করে বুঝি এই ট্রাফিকের কাজ করার জন্য প্রথম নাম্বার হচ্ছে বায়ারের ওয়েবসাইট লাগবে ট্রাফিকের কাজ করার জন্য প্রথম নাম্বার কি লাগবে বায়ারের ওয়েবসাইট লাগবে এখন বায়ার ওয়েবসাইট দিবে তার বিজনেস ম্যানেজার দিবে তার পেজ দিবে তিনটা জিনিস দিবে আপনি কাজ করবেন আর আপনি কিভাবে কাজ করবেন আমি আপনাদের যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট দেখাইছিলাম তখন আপনাদের দেখাইছিলাম কিভাবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেবেন ওইভাবে আপনি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেবেন এবং তার ফেসবুক পেজের অ্যাক্সেস নেবেন অথবা তার ফেসবুকে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় কিচ্ছুর অ্যাক্সেস নেওয়া লাগবে না আপনি যদি তার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারেন কোনোভাবে যদি সে আপনাকে কোনোভাবে অ্যাকাউন্টের ফেসবুক অ্যাকাউন্টে ডাইরেক্ট তার আইডির যদি অ্যাক্সেস দিয়ে দেয় <coughs> সেটা আপনার জন্য সবচেয়ে বেটার এবং এই ওয়েতে আপনি যদি কাজ করেন তাহলে আপনি কাজ করতে পারবেন খুব সুবিধা নিয়ে ঠিক আছে সো আপনি এটা চেষ্টা করবেন আর যদি না হয় তাহলে তাকে বলবেন আপনার তার পেজের অ্যাডমিন করে দেওয়ার জন্য এবং বিজনেস ম্যানেজারে অ্যাডমিন করে দেওয়ার জন্য এবং আপনি তার কাছ থেকে ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ বিজনেস ম্যানেজার নিয়ে আসলেন ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে আসার পরে তার লাগবে কি ট্রাফিক লাগবে লোকেশন লাগবে ঠিক আছে তারপরে ইমেজ লাগবে ওকে আমরা ট্রাফিক ক্লিক করলাম আসুন ট্রাফিকে ক্লিক করার পরে আমরা স্যার ইমেজ লাগবে না এটার মধ্যে হ্যাঁ বলছি এটার মধ্যে ইমেজ লাগবে না ইমেজ হ্যাঁ হ্যাঁ আসবে তো অবশ্যই এগুলো কন্টিনিউয়াসলি আসবে ওয়েট করেন ট্রাফিকের মধ্যে দিলাম কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে আমাদের নেক্সট অপশন আসবে তাহলে একটা জিনিস কার রাখবেন আপনারা বারে বারে আমি বলতেছি আপনার কি কি লাগবে এই জায়গাটাই আমরা সবচেয়ে বেশি প্রবলেম করি যে স্যার আমাদের সে চাচ্ছে তার কাছ থেকে কী কী নিমু বা এই কী কী নিমুটাই আজকে বলে দিচ্ছে বারে বারে এখন একবার বললাম দুইবার বললাম তিনবারও বলার পরে যদি আপনি মনে রাখতে না পারেন তাহলে এটা হয়ে যাবে আপনার দুর্বলতা এবং আপনার দুর্বলতা যদি বারে বারে আপনি প্রকাশ করেন তাহলে ওই সময় কী কী করবেন আপনি যে কাজ প্র্যাকটিস করেন নাই এটুকু আপনি প্রমাণ দিবেন ঠিক আছে তো সো দ্যাট আপনি কাজ প্র্যাকটিস করবেন ক্লাস রিভিউ করবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনারা যে ক্লাসগুলো যখন রিভিউ করবেন পনেরো দিন পরে দেখবেন আপনি অনেক কিছু বইলা গেছেন তখন আবার রিভিউ করবেন হ্যাঁ তখন সম্পূর্ণ ভিডিও না দেখলেও আপনি টাইনা টাইনাও যদি তখন ভিডিও দেখেন তাইলে আবার মনে হয়ে যাব কিন্তু আপনি যদি এর পিছনে লাইগা না থাকেন আপনি যদি এর পিছনে লেগে না থাকেন তাহলে দেখবেন আপনি হাইরা যাচ্ছেন হেরে যাচ্ছেন আপনাকে আপনি আপনার মনের মধ্যে আর কিছুই খুঁজে পাচ্ছেন না আবদুল্লাহ ভাই আজকে কি নিশি আপু আসেন নাই নিশি তো নাই কি ক্যাম্পেইন একটা নাম স্যার কি কি লাগবে একটু বলেন আমি তো নোট করে নিই মিস্টার একটু ভালো হয় নোটগুলো আপনার এখানে লাগবে হয় ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস না হয় Facebook page admin business manager admin দুইটাতে কি একটা বায়ারের ওয়েবসাইট লাগবে ইমেজ লাগবে লোকেশন লাগবে তারপরে ট্রাফিক লাগবে পিপলস লাগবে এগুলা বায়ারের কাছ থেকে নিয়ে আসতে হবে ঠিক আছে ইমেজ অথবা ভিডিও যে কোনো একটা লাগবে আচ্ছা দিলাম কি ক্যাম্পেইন নাম দিলাম কি মিস্টার জন এই মিস্টার জন মানে কি মনে করেন আমাদের বায়ারের নাম মিস্টার জন ঠিক আছে আমাদের বায়ারের নাম মিস্টার জন এখন আমরা মিস্টার জন নামের নাম দিয়ে আমাদের ক্যাম্পেইনটা করবো এই ক্যাম্পেইনটা মিস্টার জন দিয়ে করার পিছনে কারণ হচ্ছে মনে করেন আমি একসাথে দশটা ক্যাম্পেইনের কাজ করবো এমনও হতে পারে আপনি বিশটা বায়ারের কাজ করবেন এখন আপনি কোন বায়ারের কোন কাজ করতেছেন এ বিষয়টা আপনি হয়তোবা ভুইলা যাইবেন এই জন্য অনেক সময় আবার কি করবে জানেন বায়ার বলবে আপনার বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করুন হ্যাঁ আপনার বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করুন তখন বায়ার কি করবে আপনাকে তার পেজের অ্যাডমিন কোডটা দিয়ে দিবে আপনি এখান থেকে আমি যেভাবে ওই যে পেজ সেটা অ্যাডজাস্ট করছি ওইভাবে আপনি এখান থেকে আপনার বিজনেস ম্যানেজারের সাথে তার পেজটা অ্যাড করে দিবেন এবং আপনি আপনার বিজনেস ম্যানেজার থেকে কাজ করে দিবেন তারে কথা বুঝতে পারছেন ওই সময় বায়ারকে অবশ্যই একটা জিনিস বলতে হইব যে আপনার বিজনেস ম্যানেজারের সে তার পেমেন্ট মেথড এড করে দিতে হইব আর যদি আপনার কাছে পেমেন্ট মেথড পেমেন্ট দেওয়ার কোনো অপশন থাকে তাহলে সেটা ভিন্ন কথা তবে আমি বারে বারে বলছি আগেও বলছি আজকেও বলছি কোনো অবস্থাতে বায়ারের কাছ থেকে পেমেন্ট মেথডের সাপোর্ট দিবেন এই শব্দ বললে বলবেন না কারণ এখানে অনেক কিছু আছে অনেক সময় রিস্ক আছে ফেসবুক তো ফেসবুক তার ক্যাটালগের মধ্যে চলেই কোনো কোনো সময় ক্যাম্পেইন ক্যান্সেল হয়ে যায় তো ক্যাম্পেইন ক্যান্সেল হয়ে গেলে বায়ার আপনাকে টাকা দিব না পাঁচ ডলার বা দশ ডলার পনেরো ডলার খরচ হইব কিন্তু এটা বায়ার দিব না আপনারে তখন আপনার এটা লস প্রজেক্ট হয়ে দাঁড়াইব ঠিক আছে এই জন্য আপনি কি করবেন বায়ারকে বলবেন বাই ফেমেন মেথড আপনি দিবেন আমি কাজ করে দিব ঠিক আছে আর লোকালি কিছু পেমেন্ট মেথডের কাজ করা যায় লোকালি যদি হয় তাহলে পেমেন্ট মেথডের সেটা আগে নিয়ে তারপরে কাজ করবেন সেটা কিভাবে করবেন কোর্সের একদম শেষের দিকে এখন আপনাদের লোকালি কাজের কোনো অপশন আমি দেখাচ্ছি না কারণ এখন লোকালি কাজের অপশন দেখাইলে আপনারা ইন্টারন্যাশনালি কাজের থেকে এই ছোটো ছোটো জিনিসের দিকে আপনাদের লোভ যাইব আপনারা পরে কাজ করবেন না বড়গুলার জন্য এই জন্য লোকালিগুলো আমি লাস্টের দিকে একদম শেষের দিকে একটা বা দুইটা ক্লাসের মাধ্যমে দেখাইয়ে দিব আপনারা শুধু আমাকে মনে কইরা দিবেন ঠিক আছে তো এখন মিস্টার জন নাম দিলাম তারপরে ক্যাটাগরি গতদিনও সেট আপ করছি না আজকেও আমাদের ক্যাটাগরি লাগবে না তারপরে বাইং টাইপ অ্যাকশন এটা অ্যাকশন হিসাবেই থাকবে এখানে আর কোনো কিছু আমরা দিব না এখানে আমাদের অ্যাকশন কি ট্রাফিক আছে ওকে ট্রাফিক শু মোড়ে ক্লিক করলাম শু মোড়ে ক্লিক করার পরে এখানে আর campaign spending limit campaign spending limit দিলে গতদিন দেখছিলাম আমাদের এখানে ঝামেলা করে স্পেন্ডিং লিমিট কত ইউ একশো ইউএস ডলার আমরা মনে করেন একশো ইউএস ডলার পেমেন্ট লিমিট দিলাম স্পেন্ডিং লিমিট মানে কি স্পেন্ডিং লিমিট গতদিন আলোচনা করছি আজকেও আলোচনা করতেছি স্পেন্ডিং লিমিটটা হচ্ছে আপনি আপনার এই ক্যাম্পেইনটা কত ডলার পর্যন্ত খরচ করতে চাচ্ছেন হাইয়েস্ট এই জন্য আপনি আপনার স্পেন্ডিং লিমিটটা দিয়ে দিলেন তারপরে এবি টেস্টটা অন করে দিলেও দিতে পারেন অফ করেও দিলে রাখতে পারেন কোনো সমস্যা নেই তারপরে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন বাজেট এটা অন করে দিলে দিয়ে রাখলে রাখলেন আপনি ডেইলি বাজেট কত দিবেন এটা এখানে দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার ডেইলি বাজেট বিশ ডলার না আমরা ডেইলি বাজেট দশ ডলার আমরা দশ দিনের জন্য ক্যাম্পেইন করবো এই জন্য আমাদের ডেইলি বাজেট হচ্ছে দশ ডলার ওকে তারপরে হচ্ছে আপনার সমরে ক্লিক করলাম সমরে ক্লিক করার পরে কি আসছে অ্যাড শিডিউল আসছে ও অ্যাড শিডিউলটা অফ করা এখানে ডিফল্ট হিসাবে দেওয়া দিছে campaign bid strategy campaign bid strategy কি ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি হচ্ছে আপনি ক্যাম্পেইনে বিড স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনি কত বিড স্ট্র্যাটেজি ক্যাম্পেইন চাচ্ছেন এটা হচ্ছে বিড স্ট্র্যাটেজি মানে অর্থাৎ বিড স্ট্র্যাটেজি মানে আরেক ক্লিয়ার করে বলি আপনি কত এই যে আপনার এই পোস্টটাতে ক্লিক করে মানুষ ওয়েবসাইটে ঢুকবো এই ওয়েবসাইটে ঢুকিয়া ওয়েবসাইটে ঢুকা ঢোকার জন্য আপনি একবার মানুষ যদি ক্লিক করে সেই একবার ক্লিক করার কারণে আপনি কত ডলার মানুষকে দিতে চাচ্ছেন এইটাই হচ্ছে বিড স্ট্র্যাটেজি বা বিড সিপিএ সিপিএর আরেকটা মিনিং হচ্ছে cost per cost action per click cost cost per action না এটা cost action per click sir sir এটা কি আসছে ফাইবার থেকে স্টিপ ভিউ করেন মামুন ভাই আপনি ভিউ করেন তো একটু দেখি আপনি স্ক্রিনটা শেয়ার করেন মামুন ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেখি একটু মামুন ভাই আমাকে শুনতে পাচ্ছেন মামুন ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো আমি স্টপ করতেছি স্ক্রিন আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি আপনার ফাইবার হ্যাঁ ভিউ অ্যান্ড রিপ্লাই ক্লিক করেন তো কখন বায়ার আপনাকে মেসেজ করছে নয়টা পঞ্চান্ন আপনি ঘুমিয়ে আসিলেন নিমে মাত্র দেখলাম sir thank you for messaging me মাত্র দেখলেন আপনি ঘুমিয়ে আসিলেন then thank you for messaging me okay বায়ারের নামের উপরে ক্লিক করেন তো দেখি আই নিড কি বলছে I need an old IG account with follower ও আচ্ছা আচ্ছা তাইলে এটা হচ্ছে আচ্ছা হ্যাঁ, ও মেসেজ দিছে হিসাবে তাকে একটা রিপ্লাই দিয়ে বলবেন তারপরে বলবেন sorry for that I have I am so much busy শেষ ঠিক আছে ও চাচ্ছে কি আইজি অ্যাকাউন্ট মানে বুঝছেন নাকি ইনস্টাগ্রাম পুরাতন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চাচ্ছে এগুলা হচ্ছে মানে বাটফার বায়ার বুঝছেন এগুলারে শেষ ওর সাথে এই যে রিপ্লাই দিয়ে দিচ্ছেন না আর তার সাথে কথা বলবেন না আর যদি একশোটা মেসেজ করে রিপ্লাই যদি নাও করেন তাহলে আপনার টাইমের কোনো সমস্যা হবে না বুঝছেন নাই রেসপন্স টাইম কমবে না আপনার অর্থাৎ প্রথম যে রিপ্লাইটা হয় এই প্রথম রিপ্লাইটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট আর আপনি সেট আপ অটো রিপ্লাইটা করে রাখবেন অটো রিপ্লাইটা করে রাখলে বায়ার যদি আপনাকে নক দেয় তাহলে সাথে সাথে আপনার আনসারটা হয়ে যাবে কি রাখবেন অটো রিপ্লাই দিবেন অটো রিপ্লাইটা অটো রিপ্লাইটা আমাদের একটু দেখায় দিন পরে অটো রিপ্লাই অটো রিপ্লাইটা মামুন ভাই আব্দুল্লাহ ভাই স্যারকে একটু হেল্প করে দেন আর মামুন ভাই যদি না পারেন তাহলে আব্দুল্লাহ ভাই হেল্প করেন অটো রিপ্লাই আমি সেটআপ কিনে স্যার হ্যাঁ ওটু রিপ্লেটা তো স্যার আমি সেটআপ করে নেব ওই যে সেটআপ যদি না পারেন তাহলে আব্দুল ভাইয়ের আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে হেল্প নিয়েন স্যার এই যে এনার লেখা সেটআপ রিপ্লাই হ্যাঁ যদি না স্যার ওকে স্যার আমি দেখাই দেব স্যার দেখাই দেব আচ্ছা ঠিক আছে আমরা ক্লাস কন্টিনিউ করি আপনি স্ক্রিন অফ করেন আপনারা দেখছেন সরাসরি আমি এভাবেই করি কাজ বুঝিয়ে দিই আমার সামনে স্যার আছেন স্যারও একটা না দুইটা কাজ পাইছিলেন চেষ্টা করছি যথেষ্ট যতটুকু সম্ভব সহযোগিতা করার আচ্ছা যাক cost per cost action per মানে হচ্ছে একজন মানুষ আমরা সামনে যাই কাজ দেখবো ওই একজন মানুষ যখন আমি যে লিঙ্কটা শেয়ার করবো ওই লিঙ্কটা শেয়ার করার পরে ওই লিঙ্কটাতে একজন মানুষ যদি ক্লিক করে তাহলে ক্লিক করার পরে প্রতি ক্লিকে কয় টাকা কাটবো এইটা এখানে বলে দেয়া এটা ঠিক আছে ওকে এখানে এগুলা ডিফল্ট হিসাবে রাইকা দিছে সিলেক্ট করতে দিচ্ছে না আচ্ছা আমরা নেক্সটে যাই আচ্ছা এগুলো আমরা সব ঠিক আছে কিনা আমরা দেখি সব দিছি কিনা হ্যাঁ সব ঠিক আছে ওকে আমরা নেক্সটে যাই আমাদের এখানে কোনো এরর চিহ্ন আসে কিনা এখানে যদি কোনো এরর চিহ্ন আসে তাহলে আমাদের ক্যাম্পেইনটা হয় নাই এখন দেখেন আমাদের নিউ ট্রাফিক এড সেট এই দুই নম্বর অপশনটা আসছে এই দুই নম্বর অপশনে যে যে অপশনগুলো আমাদের আছে সেখানে আমরা দিয়ে দিব আচ্ছা এখন আসেন আমাদের এখন এই জায়গার মধ্যে আরেকটা ক্যাম্পেইন নাম দিতে হইব এখন ক্যাম্পেইন নামটা কি দিব আমরা এখন ক্যাম্পেইন নামটা দিব কি মনে করেন আমাদের কি দেওয়া কোন প্রোডাক্ট আমরা সেল করবো যেমন মোবাইল ফোন ঠিক আছে মোবাইল ফোন বা স্যামসাং অপো uh, দেই অপো একটা ব্র্যান্ডের নাম বলেন না আচ্ছা Samsung M twenty one okay আমরা একটা ক্যাম্পেইনের নাম দিলাম স্যামসাং এম টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের মূল নাম দেখেন আমরা আগেরটাতে একটা নাম দিছি আগেরটাতে একটা নাম দিছি এখন আরেকটা নাম দিছি আগেরটাতে নাম দিছি আমরা ওই নামটা দিলাম কোন ব্যক্তির ক্যাম্পেইন করতেছি ওই যে হ্যালো ওয়ালাইকুম ওয়ালাইকুম ভাই হ্যাঁ বেশ ভালো না ভাই গলার অবস্থা খুব ভালো নাই বলেন আমাকে একজন হুম আমাকে ইউএস থেকে একজন পেমেন্ট করবে এখন সে আমার ব্যাংক অ্যাকাউন্টস আছে এখন কি আমার পায়োনিয়ারে যে ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট আছে ওইটা ওই অ্যাকাউন্ট দিলে কি হবে ওই অ্যাকাউন্টে যদি টাকা সেন্ড না না সে যদি শুনেন শুনেন আপনাকে আপনি পেনিয়ারে যদি আপনার ভেরিফাইড পেনিয়ার অ্যাকাউন্ট থাকে দিলে সমস্যা নাই তাকে জিজ্ঞেস করেন সে পেমেন্ট পেনিয়ার দিবে কিনা আর যদি তার পায়োনিয়ার নাই সে সবসময় ব্যাংক অ্যাকাউন্ট আমার পায়োনিয়ার তো ভেরিফাইড আমার পায়োনিয়ার না না আমার পায়োনিয়ারে তো না পায়োনিয়ার দিলে হবে না সে যদি পায়োনিয়ার শোনেন পেনিয়ার থেকে পেনিয়ারে হবে ব্যাংক অ্যাকাউন্ট চাচ্ছে মানে হচ্ছে সরাসরি আপনাকে ব্যাংকে টাকা দিবে অ্যাকাউন্টে বুঝছেন তাহলে এখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট দেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলে তার সাথে আপনার ভোটার আইডি কার্ড দিবেন অথবা যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন তার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন মানে ছবি তুলিয়া দিবেন সে আপনাকে ওখান থেকে পেমেন্ট সারিয়ে দিয়ে দিবে এতে আপনার লাভ হবে ডলার প্রতি একশো নয় টাকা রেট পাইবেন তার সাথে two percent two point five percent remittance পাইবেন বুঝছেন টোটাল মনে সম্ভবত বারো টাকা পার ডলারে বারো টাকা না তেরো টাকা পর্যন্ত একশো বারো তেরো টাকার মতো চলে আসবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে স্যার আমি চাচ্ছি কি আমার পায়ানিয়ারে ডলারটা ঢুকলে ভাই পায়ানিয়ারে ঢুকলে হবে না তো বায়ার আপনাকে পায়ানিয়ারে দিবে না তো পায়ানিয়ার পায়ানিয়ার ছিল এলাও আছেন না এখন আমার পায়ানিয়ারে যে ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ইউএস এর ওই ব্যাংক অ্যাকাউন্ট দিলে ওই অ্যাকাউন্টে যদি দেয় তাহলে কি আমার পায়ানিয়ারে অ্যাড হবে না এইটা আমি জানি না এইটা বায়ারের সাথে যোগাযোগ করেন যে আপনি পায়ানিয়ারের ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে আপনি দিতে পারবেন কিনা এইটা বায়ারের সাথে যোগাযোগ করেন এরকম কোনো দিন আমি কাজ করিনি ঠিক আছে ওই যে আমরা পায়োনিয়ার অ্যাকাউন্ট দিছি পায়োনিয়ার থেকে পায়োনিয়ার ট্রান্সফার করছে পায়োনিয়ার থেকে পায়োনিয়ার ট্রান্সফার মানে হচ্ছে আপনার পেপার যেভাবে আমরা বিকাশ টু বিকাশ ট্রান্সফার করি নগদ টু নগদ ট্রান্সফার করি এটা হচ্ছে প্যানের টু প্যানার তারপরে হচ্ছে আপনার পেপাল টু পেপাল এইরকম সিস্টেম এগুলো প্রত্যেকটা হচ্ছে মোবাইল ব্যাংকিং এখন সে বায়ার আপনাকে ওইভাবে দিতে পারবে কি না এটা বায়ার সাথে যোগাযোগ করুন আমি কখনো এরকম কাজ করি নাই শুনেন আমি এরকম কি বলছে বায়ার বলতেছে কি যে আপনার ইউএস এর কোনো ব্যাংক অ্যাকাউন্ট আমি পাইনি এটা তো ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট থাকে এখন সেও সঠিক জানে না কারণ আমার বলতেছে যে ওই ইউএস এর তোমার ওই ব্যাংক অ্যাকাউন্টে যদি আমি টাকা দিই তাহলে কি তোমার পাইনিয়ারে যাবে না এখন এটা তো আমি জানি না এটা আমিও জানি না কারণ এরকম ঘটনা কাজ আমি কোনোদিন করি নাই আমি যা ভাই আপনার টাকা এখানে আপনার কাজ না একটা কাজ বলে দিলাম ভুল হইলে সংশোধন করা যাবে কিন্তু টাকা যদি ভুল হয় তাইলে আর পাইবেন নি আপনি সুতরাং টাকার বিষয়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার পরে কথা বলতে হয় এই জন্য এটা আমি জানি না আপনাকে যা জানি না তার একটা ইনফরমেশন দিয়ে লস করে আমি নাই কথা বুঝতে পারছেন আপনার কোনো আমি কি বাইরে এটা বলবো যে তুমি ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করো যে না না না এইটা না বললে বায়ারকে বলে শুনেন বায়ারকে বলেন আমি আপনাকে আমার দেশের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দেই আপনি সেই ব্যাংকে আপনি পেমেন্ট দিয়ে দেন অথবা আরেকটা ওয়ে আছে আপনি সেই আমেরিকান কোনো যদি আপনার পরিচিত কোনো পার্সন থাকে তাহলে তার নাম্বার তাকে দিয়ে দেন সেখান থেকে তারা পেমেন্ট তাদের মধ্যে থেকে তারা ট্রানজ্যাকশন করে নিয়ে নিবে বুঝতে পারছেন দুইটা অপশন আপনার কাছে একটা অপশন হচ্ছে আপনার যদি কোনো পরিচিত পার্সন আমেরিকান থাকে তাহলে তার সাথে যোগাযোগ করিয়া তার নাম্বার আপনারা তার বায়ারকে দিয়ে দেন তারা দুইজনে একে অপরের সাথে কন্ট্যাক্ট করে পেমেন্টটা নিয়ে নিবে আর দুই নম্বর অপশন হচ্ছে যদি সেরকম কোনো অপশন যদি না থাকে তাহলে বায়ারের সাথে কথা বলেন যে আমি আমার দেশের লোকাল ব্যাঙ্কিং ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি আপনি কষ্ট করে আপনার ব্যাংকে গিয়ে আমাকে এই অ্যাকাউন্টে টাকাটা সেন্ড করে দেন আপনি আপনার ইজিলি আমার টাকাটা চলে আসবে দুইটা অপশন যেটা বায়ার নেবে সেটাই আপনি কাজ করবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি মানে আপনাদের এখানে ফোন দিলাম যে তাহলে যদি না ভাই শুনেন আমি জানি না বারে বারে বলতেছি না আমি এই অপশনটা জানি না ভাই আপনি এই রিস্কটা আপনাকে নিয়ে আমি অনুমানের আনুমানের উপরে কথা কইলা আপনাকে এই রিক্সে পালাই আমার তো কোনো লাভ নাই রে ভাই আপনাকে বিপদে পালাই পরে যদি আপনার লস হ্যাঁ, হয় হ্যাঁ, আপনার হ্যাঁ। যদি লস হয় এই লসটা তো আর আমি কাইটা দিতাম নাই তাইলে লসটা কি জন্য হারাইবো আমি আপনাকে লস করানোর কোনো মানে আছে ঠিক আছে আচ্ছা ভালো থাকেন আমি ক্লাস নিচ্ছি কিন্তু ক্লাসের মধ্যে থেকে আপনাকে ফোন রিসিভ করে সাপোর্ট দিচ্ছি ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার আপনাদের কাছে দুঃখিত আমি ওনাকে সাপোর্ট দেওয়া লাগছে তো যাই হোক <clears throat> এখন আমরা কি করব আমরা মনে করেন এটা হচ্ছে আমাদের আমি কোথায় ছিলাম আমার কথা ছিল যে আমাদের দুইটা নাম দেওয়া লাগছে প্রথমে এডস ক্যাম্পেইন নাম দিছি সেটা হচ্ছে মিস্টার জন মিস্টার জন নাম দেওয়ার পিছনে কারণ হচ্ছে <clears throat> আমরা মিস্টার জনের কাজ করতেছি আর দুই নাম্বার এডস সেট নেম হচ্ছে এইটা হচ্ছে আমাদের কোন প্রোডাক্টের আমরা এডস দিচ্ছি অথবা কোন বিজনেসের এড দিচ্ছি এখানে বায়ারের কাছ থেকে একটা নাম নেবেন আপনার বিজনেসে আপনার নাম কি হবে প্রোডাক্টের স্পেসিফিক নামে ক্যাম্পেইন হবে নাকি আপনার বিজনেস নামে ক্যাম্পেইন হবে কথাটা বুঝতে পারছেন দুইটা দুই জিনিস ব্র্যান্ড অ্যাওয়ারনেসের মধ্যেও সেটা করবেন বায়ারের কাছ থেকে জিজ্ঞেস করবেন প্রোডাক্টের নামে আপনাকে পরিচিত করে দিব নাকি আপনার বিজনেসের নামে পরিচিত করে দিব ঠিক আছে আচ্ছা তারপরে দিলেন আপনি স্যামসাং মানে মনে করেন এটা প্রোডাক্টের নামে আমি এটা করতেছি এখন দিলাম ওয়েবসাইট এখন ওয়েবসাইট দিলে এখন আমার ট্রাফিক ট্রাফিক মানে কি ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর আমি কোন জায়গায় ট্রাফিক নিব এখন দেখেন এখানে বিভিন্ন অপশন দিছে ওয়েবসাইটে ট্রাফিক নিব অ্যাপসে ট্রাফিক্স নেব মেসেঞ্জারে ট্রাফিক্স নেব হোয়াটসঅ্যাপে ট্রাফিক্স নেব কলে ট্রাফিক্স নেব ট্রাফিক মানে ভিজিটর ট্রাফিক মানে মানুষ ঠিক আছে আপনার আমার মতো একজন মানুষ এখন একজন মানুষকে যদি আমি বায়ার যদি বলি আমার ওয়েবসাইটে প্রোডাক্ট আছে আমার ওয়েবসাইটে কিছু ভিজিটরের দরকার আছে সেই ভিজিটরগুলো যেন আমার ওয়েবসাইটটা ভিজিট করে তখন আপনি কি করবেন এই ওয়েবসাইটটা এই জায়গাটা ফিল করে দিবেন এখন যদি বয়ার বলেন আমার একটা অ্যাপস আছে সেই অ্যাপসটাতে মানুষ ভিজিট করবে কিছু মানুষ অ্যাপসটা ডাউনলোড করবে বা ইত্যাদি করবে তাহলে আপনি অ্যাপসটা এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন বায়ার যদি বলে না আমার কিচ্ছুর দরকার নাই আমাকে সরাসরি মেসেজ করবে সরাসরি মানুষ আমাকে মেসেজ করবে তাহলে এটা সিলেক্ট করে দিবেন মানুষ এখান থেকে তাকে সরাসরি মেসেজ করবে তারপরে হোয়াটসঅ্যাপ যদি বলে বায়ার না আমাকে হোয়াটসঅ্যাপে যেন মানুষ মেসেজ করে এইরকম যদি চায় তাহলে হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন কল অ্যাকশন কল অ্যাকশনটা এখানে ডিফল্ট দিয়ে দিচ্ছে এটা হচ্ছে হবে না আমরা কিন্তু এখানে বিশেষ করে ট্রাফিকের জন্য যখন ক্যাম্পেইনগুলো করে বাইরে তখন সাধারণত ওয়েবসাইটের ক্ষেত্রেই বেশিরভাগ করে নাইনটি এইট পারসেন্ট বায়াররাই ট্রাফিকের জন্য যদি কাজ করে সেটা অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে চায় আচ্ছা এখন দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক এখানে আমরা দেখি maximum number of landing page views না আমাদের এইটাই রাখবেন maximum number of link click আমার মানুষগুলো যেন আমাকে লিঙ্কে ক্লিক করে আপনি যখন দিবেন তখন তো ওয়েবসাইটের একটা লিঙ্ক দিবেন আপনারা ভালো করে বুঝেন যখন ওয়েবসাইট দিবেন তখন আপনি কি করবেন যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন তাহলে মানুষ যেন কি করে ওয়েবসাইটে ক্লিক করে এখন এটা যদি দেন আপনি এইটা দিবেন তখনই এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজে আপনার পেজ থেকে মানুষ যেন আপনাকে কি করে কাজ করে যখন দিবেন এটা মেসেজ দিবেন অথবা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন যখন আপনি মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন তখন আপনি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লেন্ডিং দিবেন ওকে আসি আমরা সামনে বাড়ি বিট কন্ট্রোল বিট কন্ট্রোল এখানে দেয়া আমাদের প্রত্যেকটা ভিজিটরের জন্য কত টাকা আমরা দিব এখানে ফেসবুক আমাদেরকে সাজেস্ট করছে যে দুই দশমিক দুই ডলার দেওয়া প্রতি ক্লিকে আমি যদি দুই দশমিক দুই ডলার দেই একশো ক্যাম্পেইনের মধ্যে কয়টা কয়জন মানুষের ক্লিক পাইমু ফেসবুক একটু বেশি দিব কী জন্য বেশি দিব সে বেশি নিত চাইব এ পৃথিবীতে মানুষ এমন একটা প্রাণী যে প্রাণী নিতে চায় বেশি দিতে চায় কম স্যার আমি কি ভুল বলছি এই পৃথিবীর মানুষের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে নিতে চায় বেশি দিতে চায় কম এটা ফেসবুকেও সে এরকম যে সে নিতে চাচ্ছে বেশি কিন্তু আমাকে দিতে চাচ্ছে কম এর মানে হচ্ছে আমি যদি দুই দশমিক টোয়েন্টি ডলার্স যদি two point two twenty dollars যদি আমি পার ক্লিকে স্পেন্ড করি তাহলে আমি মাত্র পঞ্চাশটা থেকে পঁয়তাল্লিশ টাকা বা চুয়াল্লিশটা ট্রাফিক পাইব কিন্তু আমি যদি পার ক্লিকে two zero point twenty US dollar যদি আমি খরচ করি তাহলে পার টাকায় আমি পাঁচজন কি পাচ্ছি পার ডলারে পাঁচজন ভিজিটর পাচ্ছি তাহলে আমি একশো টাকায় খরচ করি আমি এক হাজার জন একশো পাঁচশো জন ভিজিটর পাইমো আপনি যদি এখানে বাংলাদেশের ক্যাম্পেইন করেন তাহলে এটা আরও কম দিবেন এখানে দিবেন কত জানেননি জিরো পয়েন্ট ফাইভ আপনি যখন বাংলাদেশে কাজ করবেন তখন দিবেন তাকে জিরো পয়েন্ট ফাইভ আপনি যদি বিদেশের কাজ করেন তাহলে একটু বেশি দিবেন আবার একটা জিনিস খেয়াল করবেন বায়ারকেও এখানে অনেক সময় জিজ্ঞেস করতে পারেন যে আপনি বায়ারকে এই জায়গার মধ্যে জিজ্ঞেস করতে পারবেন না আপনি এটা আপনার নিজে থেকে রিসার্চ করবেন এটা আপনাদের যখন ওই যে গুগলের ক্লাস করাইব এবং গুগলের ক্লাসের মধ্যে যখন আপনাদের নিয়ে ওখানে কিওয়ার্ড রিসার্চের ক্লাস আছে ওই কিওয়ার্ড রিসার্চের ক্লাস যখন করাইব তখন আপনাদের এই যে প্রতি ক্লিকে কত ডলার খরচ হইব এটা কিভাবে বার করবেন ওখান থেকে খুঁজেই আপনারা বাইর করতে পারবেন অমন ভাই আপনি যে দিচ্ছেন এটা four twenty hundred percent four টোয়েন্টিটা যাই হোক তারপরে আসুন সমর অপশন সমর অপশনে ক্লিক করলাম সমর অপশনে এখানে impression when you are charge আপনি কিভাবে চাচ্ছেন এখানে কি ইমপ্রেশন চাচ্ছেন না লিঙ্ক ক্লিক চাচ্ছেন এখানে ডিফল্ট ইমপ্রেশন দেওয়া সুতরাং এখানে আপনি আর কিছু করতে পারবেন না ডিফল্ট যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো কখনোই আপনি এটা করতে পারবেন আর ডাইনামিক ক্রিয়েটিভ কন্টিনিউ এটা আপনি অন করে দিলেন ওকে তারপরে আসুন এখানে স্টার্ট ডেট এইটা স্টার্ট ডেট মনে করেন আপনি এখান থেকে আজকে না দিয়া আপনি দিতে চাচ্ছেন স্টার্ট ডেট দশ তারিখ থেকে আপনার ক্যাম্পেইন বায়ার বলল যে আমি দশ তারিখ থেকে ক্যাম্পেইনটা শুরু করতে চাচ্ছি তাহলে আপনি দশ তারিখ দিবেন এখানে দশ তারিখের টাইম কি যেমন বাংলাদেশের টাইম বলে যে আঠারোটা আঠারোটা তাকিয়া এটা চাচ্ছেন আপনি আঠারোটা তাকিয়া এন্ড ডেট মানে শেষ ডেট শেষ ডেটটা আপনি চাচ্ছে দশ দিন তো তাহলে উনিশ তারিখ পর্যন্ত উনিশ তারিখ পর্যন্ত আপনি এখানে উনিশ তারিখের তারপরে সমর অপশন সমর অপশনে ক্লিক করলাম সমর আমরা সমর যত সময় পাইমু তত সময় শুধু সমরে দেইমু এই যে নন edit ad set spend limit spend লিমিটটা গতকালকেও দিছিলাম এর জন্য প্রবলেম করছে ডেইলি মিনিমাম আমি মনে করেন আট ডলার্স খরচ করতে চাই আর ম্যাক্সিমাম আমি বারো ডলার খরচ করতে চাই ঠিক আছে আচ্ছা দেখি এটা কি করে এটা মানে আমাকে আমাদের গতকালকে এটা প্রবলেম করছে আজকে এরকম প্রবলেম করে কি না এটা দেখি একটু প্রবলেম করে দেখাইতেছে apply multiple spend limited effect না এখানে আর দেওয়ার দরকার নাই এটা আমাদের জমেলো করতেছে এটা মাল্টিপলভাবেই থাক ওটাই দিলাম audience custom audience custom audience আচ্ছা এক্সক্লুড লোকেশন লোকেশনটা দিই আমরা লোকেশন তো গতকালকে দেখাইছি আমরা মনে করেন ইউএসএ আমরা দিতে চাচ্ছি ইউনাইটেড স্টেটে দিতে চাচ্ছি তাহলে আমরা ওকে এই অপশনটা দিলাম আমরা তারপরে ব্রাউজিংয়ে ক্লিক করলাম ব্রাউজিংয়ে ক্লিক করে আমরা ইউনাইটেড স্টেটের মধ্যে এখানে সার্চ দিই New York New York city USA আচ্ছা দেখো यूनाइटेड स्टेट তারপরে मिस्टर নিউইয়র্ক কোথায় শর্টলেক সিটি দিল নিউইয়র্ক কই মাস শেষ হইতে বলতে যে ভাই খেয়াল রাখেন মা আবদুল্লাহ ভাই খেয়াল রাখেন আমাদের কোনো ওয়ার্নিং দিয়েছেন নাকি আজকে দিব আজকে দিব নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট এই যে দেখেন পাইছি ড্রপিং গতদিন দেখাইছি নতুন করে দেখানোর সময় বা যে করতেছি না দেখেন এখানে এইজ কীরকম এইজ চাচ্ছে সেটা আপনি তার ওয়েবসাইটের মধ্যে ওই এইজটা কত চাচ্ছে এটা বায়ার কোনো সময় দি জিজ্ঞেস করলে ভালো বায়ার হইলে বলে দে আর একটু দুষ্ট প্রকৃতির বায়ার হইলে বলে দে না সে রাগ করে কারণ বলে আপনি এটা যদি না জানেন কাজ কেমনি করবেন ঠিক আছে তো স বায়ারকে এই অপশনটা জিজ্ঞেস করতে একটু কেয়ারফুলি জিজ্ঞেস করবেন আচ্ছা তারপরে আসুন এখানে এইচটা তাহলে বায়ারকে না জিজ্ঞেস করে কাজ কিভাবে করবেন বায়ারকে জিজ্ঞেস না করে কাজ করবেন ওইভাবে ওই যে কাজ করা নিয়ে একটু তার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবেন দেখবেন ওয়েবসাইটটা কেমন ঠিক আছে ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবেন দেখবেন দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন ওকে আচ্ছা তারপরে এখান থেকে আপনি এইজটা কমাইয়ে দিতে পারেন আপনি মনে করেন কত দিতে পারেন মোবাইল ফোন তো আমরা মোবাইল ফোনের অ্যাডভার্টাইজ করতেছি তাইলে মোবাইল ফোনের যেহেতু অ্যাডভার্টাইজ করতেছি মোবাইল ফোনটা সাধারণত আঠারো এইচ থেকে চল্লিশ পর্যন্ত কারণ বেশি স্মার্টফোন বেশি বয়সের মানুষ খুব একটা চালায় না এটা যারা চালায় খুব রেয়ার এবং ওরা নিজে থেকে কিনে যা যদিও চালায় কিছু মানুষ তাইলে ওটা দেখে নিজে থেকে কিনে না ওটা সাধারণ ওটা ওই যে ওই ছেলে দিছে না অন্য কেউ দিছে শালা দিছে না ওই আত্মীয় দিছে এরকম কোন একটা মানে মানুষ দিছে যার কারণে ওনারা চালাচ্ছে কিন্তু বেশি বয়সী মানুষগুলা মার্ক সাধারণত মার্কেট থেকে কিনিয়া আপনার বেশি দামে স্মার্টফোন চালায় না জেন্ডার জেন্ডার মানি মানুষ মানুষটা আপনি পুরুষ চাচ্ছেন না ওয়েমেন চাচ্ছেন না ম্যান চাচ্ছেন আপনি আপনার প্রোডাক্ট অনুসারে এটা সিলেক্ট করবেন গতদিন আমি বলে দিছি এবং আজকেও বলতেছি যদি একটা থ্রি পিসের অ্যাডভার্টাইজ করেন তাহলে অবশ্যই উইমেন্স দেবেন অর্থাৎ উইমেন্স প্রোডাক্টগুলো বিশেষ করে কসমেটিক্স প্রোডাক্টগুলো যদি দেন তাহলে তো অবশ্যই উইমেন্স মেনের প্রোডাক্টগুলো দিলে মেন্স এভাবে প্রোডাক্টগুলো নিয়ে আপনি আপনি নিজে রিসার্চ করবেন আগে তার ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ডুই তার প্রোডাক্টগুলো কি আপনি চিন্তা করবেন এগুলো কোন ধরনের প্রোডাক্ট এবং এটা কোন মানুষের জন্য এটা উপযুক্ত প্রোডাক্ট এ বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আপনারা <clears throat> তারপরে আসুন কি ডিটেলড ডিটাল টার্গেটিং ডিটাল টার্গেটিংটা all demography interest and behaviours হ্যাঁ এখানে এটাই থাকবে এটা এবার ডিফল্টভাবে রাখতে পারেন এবার এটা এটা এখানে ক্লিক করে দিতেও পারেন তারপরে আসুন ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজের মানুষ এখন যদি বাংলাদেশ হয় তাহলে বাংলা যদি আমেরিকাত হয় তাহলে আপনি দুইটা ল্যাঙ্গুয়েজ দিবেন আমেরিকায় দুইটা ল্যাঙ্গুয়েজ খুব বেশি চলে একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর একটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কথা বুঝতে পারছেন পৃথিবীতে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের খুব বেশি প্রভাব আছে খুব বেশি প্রভাব এজন্য আপনারা কি করবেন এবং আমেরিকা লন্ডনের মানুষের কাছে প্রায় ফোর্টি পারসেন্ট মানুষ স্প্যানিশ জানে এই জন্য ওই লোকেশনগুলো যখন আপনারা অ্যাডভার্টাইজের কাজ করবেন বা অ্যাডস ক্যাম্পেনের কাজ করবেন তখন ল্যাঙ্গুয়েজটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন তারপরে সেভ দিস অডিয়েন্স ওখানে সেভ দিবেন সেভ দিলে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তো আমাদের ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ আছে না আমাদের ইংলিশ দিয়ে দিলাম English all English all English মানে কি বুঝছেন নি কারণ <clears throat> আমরা আমরা সাধারণত ব্রিটিশ ইংলিশ ব্যবহার করি স্যার ঠিক না আমরা সাধারণত ব্রিটিশ ইংলিশ ব্যবহার করি কিন্তু ইংলিশ আমেরিকাতে আছে যে ইংলিশ তাদেরকে আমেরিকান ইংলিশ বলে আবার অস্ট্রেলিয়ার যে ইংলিশ আছে তারা অস্ট্রেলিয়ান ইংলিশ বলে কারণ আমরা যেভাবে দেখেন বাংলা ভাষায় কথা বলি সাধারণত প্রমিত ভাষায় কথা যখন বলি তো ঠিক আছে প্রমিত ভাষায় কথা বলি কিন্তু আমাদের বিভিন্ন অঞ্চলভেদে বাংলা ভাষার বিভিন্ন পার্থক্য আছে তারতম্য আছে এক এক জায়গায় এক এক ধরনের শব্দ উচ্চারণ করে মানুষ ঠিক আছে যেমন আমাদের সিলেটে বলে পা খান্দাতাও পাশে আসারে বলে খান্দাতাও প্রমিত ভাষায় বলে পাশে আসা আঞ্চলিকতা হ্যাঁ আঞ্চলিকতা আমাদের সিলেটি ভাষায় পাশে আসারে বলে খান্দাতাও প্রমিত ভাষায় বলে পাশে আসো মানিকগঞ্জ তথা টাঙ্গাইল অঞ্চলের দিকে ভগলে ঠিক আছে নোয়াখালীর অঞ্চল দিকে বলে ইয়ান ঠিক আছে তো এইরকম অঞ্চলভেদে ভাষার তারতম্যতা আছে তো ইংলিশ ভাষারও সেম আছে এক একটা কান্ট্রি ভেদে ইংলিশ ভাষারও ইউজের কি আছে পার্থক্য আছে সুতরাং আপনি যদি এখানে যদি দেন যে আছে এখানে যদি দেন ইংলিশ ইউএসএ দেন তাহলে ইউএস ইংলিশ যারা ব্যবহার করে ওই সমস্ত মানুষ ইউএস ইংলিশের ওই সমস্ত মানুষের কাছে আপনার অ্যাডভার্টাইজটা যাবে আপনি যদি ইউকে ইংলিশ দেন তাহলে আপনার অ্যাডভার্টাইজটা ওই ইউকে ইংলিশ যারা ব্যবহার করে তাদের কাছে যাবে আপনি যদি অল ইংলিশ দেন তাহলে এখানে ইউকেও নাই ইউএসএও নাই পৃথিবীতে যত ধরনের ইংলিশ আছে সব ধরনের ইংলিশ এখানে আসবে তারপরে সমর অপশন নিচে আইসা প্লেসমেন্ট তো ঠিক আছে সমর অপশনে কি আছে এখানে ফেসবুক ইনস্ট্রুমেন্ট এটা ঠিক আছে এগুলো চেঞ্জ করার প্রয়োজন নাই তারপরে ব্লক লিস্ট হ্যাঁ ব্লক লিস্ট ব্লক কোনো কোনো মানুষকে যদি ব্লক করতে চান যে এই মানুষগুলো আমার এই মানুষগুলোর সামনে যেন আমার পোস্টটা না যায় অথবা এই ধরনের ইউজার যারা করে এই ধরনের যেমন আপনি যদি বলেন এখানে এই যে ক্রিয়েট ব্লক লিস্ট এই ক্রিয়েট ব্লক লিস্টে ক্লিক করলাম এখানে দেখবেন একটু দেখাইয়া দেওয়ার চেষ্টা করি পারি কি না এই যে এই যে ব্লক লিস্ট তৈরি হয়ে যাচ্ছে সাবমিট এই যে ব্লক লিস্ট তৈরি হয়ে যাচ্ছে এখানে লিখবেন এই যে লিখবেন এই যে লিখবেন যেমন লিখলেন আপনি কি এয়ার হোস্ট এয়ার হোস্ট যারা আছে তাদেরকে একটু সার্চ দিই তো আইসে না এয়ার হোস্ট ফুটবলার আসছে না কেন ও ক্রিয়েট ব্লক লিস্ট সরি আমি ক্রিয়েট না ক্লিক এই যে উপরে আছে ক্রিয়েট ব্লক লিস্ট এটা আমি আগে করি নাই এই জন্য খুঁজে পাইতে সময় লাগছে ক্রিয়েট ব্লক লিস্ট মানে ক্রিয়েট ব্লক লিস্টে এখানে ক্রিয়েট করবেন ব্লক লিস্ট এই যে আছে choose file on your device আপনার ডিভাইসে যদি চুজ থাকে অথবা অ্যান্সার এ নেম এটা নাম দেন যেমন দেন ক্রিকেটার হ্যাঁ সিআরআইসি কে টিয়ার ইউআরএল দিয়া সার্চ দিতে পারেন অথবা এই যে এখানে দিছে website domain Facebook page Facebook profile Instagram profile এগুলা দিয়ে আপনি কি করতে পারেন এখানে পোস্টটা দিতে পারেন এই যে দিলে তারপরে এখান থেকে এই যে আপলোড আসবে আপলোডে দিয়ে দিবেন আর জীবনেও সে তার সামনে আপনার আমার পোস্টটা যাবে না ঠিক আছে তারপরে content type exclusion content type exclusion হচ্ছে exclude all live video from Facebook instrument আচ্ছা আমাদের এই পোস্টটা কোথায় দেখাইতে যাচ্ছি আমাদের এই অ্যাডটা কোথায় দেখাইতে যাচ্ছি যখন মানুষ ফেসবুকে লাইভ করে তখন ওই লাইভে দেখাইতে চাই নাকি ঠিক আছে নাকি বলছে কি এক্সক্লুড স্ট্রিম ভিডিও এবারে এটা ডিফল্ট হয়ে দিব এটা কিচ্ছুতে হাত দেওয়ার দরকার নাই কারণ আমরা এগুলাতে নাই আমরা আমরা নীরব মানুষ নীরব নিরাই সিরাই থাকি তারপরে আসেন এখানে কিছু আর আসেনি আমরা দেখালো লই একবার একবার এখন তো আমাদের ওয়েবসাইটে লিঙ্কের প্রয়োজন হয় নাই তাই না তারপরে নেক্সট আচ্ছা। এখন অ্যাডস নেম এখন ওয়েবসাইটের নাম দিতে পারেন ঠিক আছে আগের নামটা প্রথম নামটা কি দিলাম মিস্টার জন দ্বিতীয় নামটা দিলাম মোবাইলের নাম এখন দিতাম পারি একটা অ্যাপসের নাম মানে ওই যে ওয়েবসাইট দিব সেই ওয়েবসাইটের নাম দিব ওয়েবসাইটের নাম কি এখানে যদি আপনি তিনোটাই মিস্টার জন দেন তিনটা নামে যদি মিস্টার জন দেন তাহলে আপনি তিনটা নামই মিস্টার জন ইউজ করতে পারবেন কথা বুঝতে পারছেন আপনি তিনটা নামেই কি করতে পারবেন মিস্টার জন ইউজ করতে পারবেন আর যদি আপনি একটা নাম দেন তাহলে ভিন্ন ভিন্ন নাম দেন তাহলে ভিন্ন ভিন্ন নাম দিতে পারবেন এখানে কোনো সমস্যা নাই যদি বলেন আপনি নাম দুইটা নামে সেম দিমু তাহলে দুইটা নাম সেম দিবেন একটা নাম অন্যরকম দিবেন এখন যেমন মনে করেন W W dot Samsung dot com দিলাম বা স্যামসাং স্যামসাং কোম্পানি ঠিক আছে দিলাম স্যামসাং কোম্পানি এইটাই মনে করেন নাম আপনি যদি এইভাবে দিতে চান এখানে আপনার ইচ্ছা আচ্ছা তারপরে আসেন ফেসবুক পেজ যদি আপনি চেঞ্জ করতে চান এখানে এই যে দেখেন পার্সোনাল আছে পার্সোনাল দিতে চান এই যেগুলো আছে এগুলো দিতে চান আপনি এখান থেকে ফেসবুক পেজ দিতে পারেন অথবা যেটা ডিফল্টভাবে দেওয়া থাকবে সেটা যদি চান তাহলে সেখান থেকে দিতে পারেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে যদি আপনি অ্যাডজাস্ট করতে চান মনে সম্ভবত আমাদেরকে সিগনাল দিয়ে দিচ্ছে হ্যাঁ আচ্ছা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি ওখান থেকে অ্যাড করতে চান তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে অ্যাড করতে পারবেন তারপরে আসুন ক্রিয়েটিভ ম্যানুয়ালি আপলোড হ্যাঁ ম্যানুয়ালি আপলোড এটা ম্যানুয়ালি আপলোড হয়ে গেছে আচ্ছা আমি আবার আপনাদের লিঙ্ক দিচ্ছি কষ্ট করে আপনারা আবার লিঙ্কে অ্যাড হয়ে যান তো এক ঘন্টা হয়ে গেলে তো আর লিঙ্কে কাজ করে না এটা ভালো একটা তাদের সোর্স করছে বিরক্তিকর কাজ করছে আমরা বাঙালিরা তার থেকেও বুদ্ধিমান ঠিক আছে সে যতটুকু বুদ্ধিমান আমরা তার থেকেও বেশি বুদ্ধিমান সুতরাং সে চাচ্ছে যেন বাঙালিরা পেইড হরে আমরা চাচ্ছি কোনো পেইড মেড নাই আনা পেইডেই আমরা চলমু এবং আলহামদুলিল্লাহ আমরা চলতে পারতেছি কোনো ঝামেলা হচ্ছে না একটু ঝামেলা হচ্ছে এক ঘন্টা হয়ে গেলে নতুন আর একটা লিঙ্ক দেওয়া লাগে এইটাই হলো সমস্যা তবে কষ্ট করে আপনারা দয়া করে এই লিঙ্কটাতে যুক্ত হয়ে যান এক মিনিটের ভিতরে এই লিঙ্ক থেকে কাইটা কাইটা আপনারা এই লিঙ্ক থেকে বাইরে যান বাইরে ওই লিঙ্কে গিয়া যুক্ত হয়ে যান ওকে মোটামুটি আমরা চলে আসছি এখন দেখুন আমরা সামনের নিচের দিকে আসি সিঙ্গেল ইমেজ আর ভিডিও আচ্ছা এখন হচ্ছে একটা আমি দেখতে পারতেছি সরি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড আচ্ছা ঠিক আছে ওয়েট সানি শিখে আবদুল্লা ভাই ওনাকে চিনেন আফসানিসি ও নিশি আপু আচ্ছা আচ্ছা আচ্ছা সাব্বির ভাই অ্যাড করছেন নি না সেটাই তো আচ্ছা দেখি এক মিনিট হচ্ছে বাড়ি এখান থেকে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করতে চান তাহলে এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে সার্চ করবেন অ্যাকাউন্ট চলে আসবে যদি না চান তাহলে সমস্যা নাই আচ্ছা তারপরে আসুন এখানে দেখেন কি লেখছে চুজ না এটা তো ঠিক আছে ম্যানুয়ালি আপলোড ইমেজ ভিডিও তারপরে হচ্ছে ডাইনামাইক creative and enable multiple ads will be automatically uh, generated using your individual এটা ক্রেজুয়াল দিলে কি হয় দেখি একটু ক্রেজুয়াল দিলে কোনো ফিল্ম সব নাই সিঙ্গেল ইমেজ ওর ভিডিও থাকবে ক্রেজুয়াল দিলে আর কয়েকটা আপনি ইউজ করতে পারবেন এটাই হলো কথা তারপরে এড ক্রিয়েটিভ এই যে আপনারা গতদিন বলছিলেন যে আমরা ইমেজ কিভাবে কি করব রেডি করব এখানে দেখেন আপনাদের জন্য তিনটে অপশন আছে এখানে দেখেন আপনাদের জন্য তিনটে অপশন আছে একটা অপশন কি তিনটে অপশন আমি আপনাদের দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন এই যে দেখেন তিনটে অপশন এখন তিনটে অপশন আমরা দেখি তিনটে অপশনের প্রথম অংশটা হচ্ছে সিলেক্ট ইমেজ দ্বিতীয়টা হচ্ছে সিলেক্ট ভিডিও তৃতীয়টা হচ্ছে ক্রিয়েট ভিডিও এখানে আমরা যদি সিলেক্ট কোনো আপনাদের কম্পিউটারে যদি কোনো ইমেজ থাকে বা সেইখান থেকে একটা ইমেজ এখানে দিয়ে দিতে পারি কম্পিউটারে যদি ভিডিও থাকে তাহলে সেখান থেকে একটা ভিডিও আপলোড করে দিতে পারি কম্পিউটারে যদি কিচ্ছু না থাকে ইমেজও না থাকে ভিডিও যদি না থাকে তাহলে আমরা একটা ভিডিও ক্রিয়েট করতে পারি ঠিক আছে আচ্ছা মনে করো আমরা ইমেজ দিয়ে দিলাম ইমেজে ক্লিক করলাম সিলেক্ট ইমেজে ক্লিক করলাম কি আসে দেখি এখান থেকে আসছে অ্যাকাউন্টে আসছে এই যে আপনারা উপরে ডান পাশে দেখুন আপলোড ইমেজ উপরে ডান পাশে দেখুন আপলোড ইমেজ আপনারা এখান থেকে ইমেজ আপলোড করতেও পারেন আবার এই জায়গা থেকে কোনো একটা ইমেজ আপনি সিলেক্ট করে নিতে পারেন আপনার পছন্দ মতো এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিয়ে নেবেন যেমন সিলেক্ট করে নিয়ে নিলাম ওখান থেকে অথবা আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আমি এটাতে ক্লিক করলে তারপর ওপেনে ক্লিক করলে আমার ইমেজ সিলেক্ট হয়ে যাব আর যদি আমি সেখান থেকে না নিই ওখান থেকে দিই তাহলে মনে করেন এই ইমেজটা আমি আপলোড করবো তারপরে কন্টিনিউ দিলাম আমাদের ইমেজ সিলেক্ট করা হয়ে গেছে আমি যদি ভিডিও সিলেক্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করবো তারপরে এখানে ভিডিও যদি থাকে সেই ভিডিওটা আসবে না থাকলে আমরা আপলোড করবো আপলোড করে ওখান থেকে কোন জায়গায় যেমন ওখান থেকে ফাইলাম আমার ভিডিও আছে ওখানে হ্যাঁ কম্পিউটার এখানে ভিডিও নাই তাহলে আমার এই জায়গাতে ভিডিও নাই ভিডিও থাকলে আপনি এখানে পাইতেন এবং ভিডিওটা না আপনি কাজ করতে পারেন ক্রিয়েটিভ ভিডিও বলে ক্রিয়েট ভিডিও হচ্ছে আপনি যদি চান ইনস্ট্যান্টলি একটা ভিডিও রেডি করতে তাহলে এখান থেকে ইনস্ট্যান্টলি একটা ভিডিও রেডি করে দিতে পারবেন যেমন অপটিমাইজ ক্রিয়েটিভ ফর ইচ এই ভিডিওটা অথবা এই ইমেজটা অটোমেটিক অপটিমাইজ হয়ে গেছে এটা নতুন করে অপটিমাইজ করা লাগবে না এই ঝামেলা নাই তারপরে প্রাইমারি টেস্ট প্রাইমারি টেস্ট হচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে বেশি সিকিউর করার জন্য টেক্সট অপশন সেটা কোনো কিছু যদি আপনি ইউজ করতে চান আপনি কোনো লিঙ্ক দিতে চান আপনার কোনো tell people what ad is about অথবা কোনো কিছু শব্দ একটা বা আপনার এই ক্যাম্পেইন সম্পর্কে উনি একটা বাক্য দিতে চাচ্ছেন সেটা দেওয়া যাবে টেক্সট অপশন এর টেক্সট অপশন এই যে এখানে যদি টেক্সট অপশন আমরা দিই তাহলে টেক্সট এখান থেকে আসবে এই যে টেক্সট অপশন যখন দিব আমরা এখানে চ্যাট উইথ আস এটা লিখবো তারপরে হচ্ছে হেডলাইন লিখবো একটা হেডলাইন লিখবো হেডলাইন একটা এই হেডলাইনটা হইতে পারে আপনার যে কোনোভাবে তারপরে ডেসক্রিপশন একটা ডেসক্রিপশন লিখব তারপরে একটা ওয়েবসাইটের ইউআরএল দিব বিল্ডে ইউআরএল পারমানেন্টলি অথবা পারমানেন্টলি কোনো ইউআরএল দিতে পারে ডিসপ্লে লিঙ্ক ডিসপ্লে লিঙ্ক এই জায়গার মধ্যে না আমাদের ওয়েবসাইট এই যে ওয়েবসাইট এখন আমরা কোন ওয়েবসাইটটা চাচ্ছি মনে করুন স্যামসাং আমরা চাচ্ছি কি স্যামসাং এম টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ওয়েবসাইট এই যে দেখেন এখান থেকে এই লিঙ্কটা আমরা কপি করলাম মনে করেন এইটা আমাদের লিঙ্ক কি ওটা আমরা লিঙ্কটা কপি করলাম কপি কইরা ওই জায়গার মধ্যে বসাই দিলাম এই তো হয়েছে না এমন হয়েছে না তা হয়েছে না ওয়েবসাইট ও ভেরিফাইং ইউর চা change তাও নিচ্ছে না তাও নিচ্ছে না আচ্ছা ওকে এখানে তো হোয়াটসঅ্যাপ ইউআরএলটা দিতে হবে স্যার তাহলে হ্যাঁ ওয়েবসাইট ইউআরএল দিতে হবে দাদা স্যার ওয়েবসাইট এই যে নিচে হ্যাঁ নিচে আচ্ছা কল এক্সটেনশন কল এক্সটেনশন একটা জিনিস বোঝাই এখানে আমি গুগলে যদি দেখাই তাহলে আপনারা বেশি ভালো বুঝবেন কল এক্সটেনশন মানে কি কল এক্সটেনশন মানে হচ্ছে এটা হচ্ছে বায়ারের মূল ওয়েবসাইট এখন ওই যে জায়গার মধ্যে আরও কিছু জিনিস দেখা যাচ্ছে আপনারা ওই জায়গাটা দেখেন ওইভাবে ফেসবুকেও দেখা যায় ওই জায়গার মধ্যে কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে এই জায়গাটাগুলো যদি আপনি অ্যাড করতে চান সেটা হইবে আপনার জন্য কল এক্সটেনশন এই যে Samsung twenty one S Samsung twenty one price Samsung twenty এইগুলো হচ্ছে কল এক্সটেনশন ঠিক আছে আপনি কল এক্সটেনশন অ্যাড করতে পারেন okay call extension show call এক্সটেনশনে দিবেন শু কল এক্সটেনশনে দেওয়ার পরে এখানে আমার নাম্বারটা ফোন নাম্বারটা সরাসরি আসছে কল এক্সটেনশন মানে হচ্ছে এখানে ফেসবুকের ভাষায় কল এক্সটেনশন মানে হচ্ছে আমার মোবাইল নাম্বার তারপরে আসুন কি call to action call to অ্যাকশনে লার্নে ক্লিক করবেন এখানে কি চাচ্ছেন আচ্ছা মোবাইল কি মানুষ কি চায় মোবাইল কি মানুষ অ্যাপ্লাই চায় না বুক নাও চায় না সব চায় কি চায় mobile order now order now মানুষ অর্ডার করবে মোবাইলকে কি করবে অর্ডার করবে ওই ওয়ার্নিং চলে আসছে আচ্ছা তারপরে আসুন এড এন আদার অপশন যদি আর কোনো কিছু অপশন করতে চাই তাহলে এখান থেকে ওয়েবস ইভেন্টসের এগুলো আমাদের না হাত দেয় ভালো ইউআরএল পারমানেন্টলি এটা ঠিক আছে আচ্ছা এন এতটুকু আমরা সিলেক্ট করে ফেললাম এই জায়গার মধ্যে আমাদের ওই যে ভেরিফাই ইউর চান্স এইটারে it by the uh, tell people what your ad is tell people what your ad is about আচ্ছা দিলাম আমরা কি আমাদের গেছে গেছে ওকে তাহলে আমাদের আমরা যদি ক্যাম্পেইন কোনো জায়গায় ভুল করতাম তাহলে আমাদের এই তিনটে অপশন দেখাইতো আমরা যখন কাজ শিখছি বা দুই সালেও যখন কাজ করে দেখাইছি তখন এইরকম ছিল না এইরকম তিনটে অপশন ছিল না এখন নতুন করে তিনটে অপশন নিয়ে আসছে এ নতুন আগে দেখা গেছে একটা ক্যাম্পেইন রেডি করিয়া ফার্স্ট টু লাস্ট পর্যন্ত গেছি ভুল হয়েছে টোটাল ক্যাম্পেইন নষ্ট হয়ে গেছে এখন আর এরকম করা লাগবে না ফার্স্ট অপশন ঠিক আছে ফার্স্ট অপশনে আপনি সেকেন্ড অপশনে আসবেন সেকেন্ড অপশন ঠিক আছে সেকেন্ড অপশনে শেষ করে থার্ড অপশনে আসবেন থার্ড অপশনে ভুল থাকলে থার্ড অপশনগুলো ঠিক করে নেবেন এইভাবে ঠিক হয় ঠিক আছে এখন আপনাদের জন্য ইজি করে ফেলছে আপনাদের সবচেয়ে ভালো হয়েছে এখন কি করবো ওই যে পাবলিশ নামক শব্দ আছে এই যে পাবলিশ নামক শব্দ আছে এই পাবলিশ নামক শব্দতে যদি ক্লিক করি তাহলে আমার ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে ওকে এখন আমি পাবলিশ করতেছি না এই জন্য কারণ আমি তো পেমেন্ট মেথড ইউজ করি নাই দুই নাম্বার হচ্ছে ওয়েবসাইট একটা ফেক ইউজ করছি তিন নাম্বার হচ্ছে আমার টাকা নাই এত কিছুর কারণে আমি যদি এখন পাবলিশ দিই তাহলে আমার তারপরে এই ওয়েবসাইট দিয়ে আমার বিজনেস ম্যানেজার ভেরিফাই করা নাই ওয়েবসাইট দিয়ে ভেরিফাই করা নেয় দেখা যাচ্ছে যদি আমি পাবলিশ করি তাহলে আবার বিজনেস ম্যানেজারটা চলে যাওয়ার স্বর্গে চলে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আর আমি এটা করলাম না ঠিক আছে এই পর্যন্ত আপনাদের আজকে traffic ads campaign Facebook traffic ads ক্যাম্পেইনের ক্লাস এরপর এর মধ্য থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না বা কোনো অভিমত আছে কি না বিশেষ করে মামুন ভাই এবং স্যারের কাছ থেকে আমি জানতে চাচ্ছি আপনাদের মনের কাছে মনের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা জি কাজটা তো খুব ভদ্র মনে হইলো মানে পীড়াদায়ক কাজ না আর কি হ্যাঁ, হ্যাঁ। যেমন মার্কেটিং মার্কেটিং এ নেয় না বা ফেসবুক ক্যাম্পেইনের কাজ রেডি করে দেওয়া পীড়াদায়ক না খুবই ভালো কিন্তু পীড়াদায়ক কোন সময় জানেন পেমেন্ট মেথড সাসপেন্ড করে ফেলে অনেক সময় অনেক সময় কি করে ফেসবুক নিজে থেকে ক্যাম্পেইন ক্যান্সেল করে ফেলে ওই জায়গাগুলোতে মানে অর্থাৎ ফেসবুক নিজে থেকে ক্যাম্পেইন ক্যান্সেল করার পিছনে কারণ থাকে যদি বায়ারের কোনো ফল থাকে বা বিশেষ কোনো মানুষ যদি বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্ট মারে তাহলে ক্যাম্পেইনটা ক্যান্সেল করে ফেলে তো ওই একটা পীড়া আছে আদারওয়াইজ কোনো পীড়া নাই কাজ যখন জেনে নেবেন দশ মিনিট লাগবে এটা রেডি করতে কিন্তু বায়ারের কাছ থেকে যদি আপনারা কাজ নেন তাহলে আপনারা দুই দিন সময় নেবেন কারণ আপনি যদি বলেন আমি দুই ঘন্টায় কাজ করে দিব তাইলে বায়ার বলবে এর পঞ্চাশ ডলার তো আমি দুই ঘন্টায় কাজ করার লাগিয়া বুঝতে পারছেন আপনি যদি দুই দিন স্যার আমি যদি ধরেন যে ইউএসএ তে আমি যদি ধরেন একটা ক্যাম্পেইন করলাম রং ফর্সা হয় কালো থেকে ফর্সা হন স্যার যদি এরকম ক্যাম্পেইন করি স্যার অ্যাকাউন্ট তো যাইবো স্যার পেজও শেষ স্যার হুম স্যার এই যে কালো রং ফর্সা হয় স্যার আমরা যেমন স্যার ফেরেন লাভলি স্যার এরকম কোন পণ্য হলে স্যার স্যার এটা ক্যাম্পেইন করা যাবে না স্যার করলে স্যার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখানে কিছু জিনিস আছে বিষয়টা বলছেন জিও ভাই আবদুল্লা ভাই এটা আসলে আমি বলি ওই যে আমাদের বাংলাদেশে করে কি বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দিয়ে যেগুলার কোনো নাই মানে প্রোডাক্টের সাথে বর্ণনার সাথে তার কোনো মিল নাই আসলে এই ধরনের প্রোডাক্টগুলো অ্যাডভার্টাইজ করা যায় না আমেরিকাতে কারণ অ্যাডভার্ব আমেরিকাতে কোনো ফলস um, বা আমেরিকা না যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এরকম কোনো ফাস্ট কিছু নাই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যা দিবেন কারেক্ট দিবেন সঠিক দিবেন আর ভুল যেন না দেন তো এজন্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আপনার ওই যে ফর্সা হয়ে যাবেন ক্রিম ক্রিমিও যদি ফর্সা হয়ে যেত তাইলে কৃষ্ণাঙ্গ যে মানুষগুলো আছে সবগুলোই সাদ হয়ে যেত ঠিক আছে এই জন্য এগুলা পারা যায় না এরকম <laughs> কিছু প্রোডাক্ট আছে যেগুলো পারা যায় না তো স্যার ক্লাসটা কেমন লাগলো আপনার কাছে খুব ভালো লাগছে তবে ভিডিওগুলো কোথায় পাবো ভিডিওগুলো তো ওই তো স্যার আপনি ওই যে গ্রুপে দিছি ওই গ্রুপে লিংক দিয়ে দিব তবে স্যার ভিডিও আসতে একটু লেট হয় কারণ মোবাইল দিয়ে আপলোড হয় আর একটু বেশি ব্যস্ততার কারণে ভিডিও ভিডিওগুলো মেসেঞ্জার গ্রুপে দেওয়া না ওই তো যে গ্রুপে এখন আছেন যে গ্রুপ থেকে আপনি জয়েছেন ওই গ্রুপেই পাবেন হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে দিলে এখান থেকে নেওয়াটা সহজ কিন্তু ওই যদি আপনার ওই ফেসবুক গ্রুপে দেন সেখান থেকে খুঁজে পাওয়া বা কদিন পরে সেখানে থাকে না ফেসবুক গ্রুপে স্যার জাস্ট মার্কেটিং এর ভিডিওগুলো দিমু আর কোনগুলো ফেসবুক গ্রুপে দিমু না বুঝছেন এটা এটা কি ইউটিউবে আপনার ইউটিউবে যাবে হ্যাঁ ভিডিও ইউটিউবে যাবে সেই ইউটিউবের লিংকটা আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে শেয়ার করি ফেসবুক পেজে শেয়ার করি গ্রুপে শেয়ার করি স্যার পরবর্তী ক্লাসটা কি হবে হ্যাঁ তার পরবর্তীতে ক্লাস কি নেওয়া হবে পরবর্তী ক্লাসটা ওই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের টোটাল ছয়টা ক্লাস দুইটা ক্লাস শেষ হইলো আজকে বাকি চারটা ক্লাস হইব তারপরে আরো আছে Facebook catalogue ads campaign Facebook advertising Facebook advertising তারপরে হচ্ছে Facebook free marketing paid marketing তারপরে হচ্ছে লোকেশন তৈরি ক্লাসিক্যাল মার্কেটিং এক ফেসবুকে যদি ক্লাস নেই আমি তো ক্লাস দেখান দেখতেছি বিশটার উপরে ক্লাস নিতে পারবো কারণ স্কিল গ্যাদারিং যেগুলো লাগবে এগুলো তো স্যার নিতে হবে নাকি স্যার না আমি স্কিল নিছি সব ক্লাস করাইলে আবার আপনারা ফেস লাগিয়ে দিবেন এমনি আমি নতুন করে আবার স্কিল গ্যাদারিং করছি আরো ফেসবুকের উপরে মানে যতটুকু দরকার হ্যাঁ আপনাদের আপাতত বর্তমানে যতটুকু কিছু জিনিস হয়েছে কি আপনার আমি বলি আপনাদের যদি আমি সুন্দর করে রাস্তাটা হাইওয়ের রাস্তাটা দেখাইয়া দিতে পারি তাহলে আপনারা এমনিতেই লোকাল রাস্তাগুলো খুঁজিয়ে নিজেরাই বাইর করতে পারবেন কথা বুঝতে পারছেন হাইওয়ে রাস্তাটা চিহ্ন হচ্ছে সবচেয়ে আসল কাজ তাহলে আজকের জন্য সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন তাড়াতাড়ি যেন আল্লাহ আমার গলাটা সুস্থ করে দেয় কারণ আমি মাইকে পড়তে পারতেছি না আর এই গলা নিয়ে মাইকে মাইকে পড়া নিয়ে একটু ঝামেলা জি হাফসা আপু কিছু বলবেন বলেন সমস্যা নাই মুখে বলতে পারেন এখানে টাইপ করিয়া বলেন সমস্যা নাই আচ্ছা, স্যার আগে আমার ফাইবার অ্যাকাউন্টে স্যার মেসেজ আসলে স্যার নোটিফিকেশন আইতো কিন্তু এখন তো স্যার নোটিফিকেশন আসে না স্যার সেটিংসে গিয়ে দেখবেন নোটিফিকেশন অফ করে দেবো আপনার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি স্যার ভালো স্যার আমাদের ইউটিউবে উপর কয়টা ক্লাস হয়েছে ইউটিউবের তো আপাতত ক্লাস শেষ এখন আসবে গুগলের ক্লাসে গেলে ইউটিউবের আরো দুইটা ক্লাস হবে আপাতত প্রমোশনাল ক্লাসগুলো তো শেষ ইউটিউবে স্যার ক্লাসগুলো তো আপনার চ্যানেলে গেলে পাওয়া যাবে হ্যাঁ চ্যানেলে পাওয়া যাবে আবদুল্লা ভাই একটু হেল্প করে সজীব ভাই হেল্প করে অলরেডি তো সজীব ভাই অর্ডার পাওয়ার পাশাপাশি চলে গেছে তারপরে ভাইও মনে হয় একটা অর্ডার পেয়ে যেতে পারে ভাই বায়ারটা কি করলো আপনার সাথে বাটফারি করে নাকি অ্যাকাউন্ট করা লাগবে মানে আপনাদের এখন কোনো অ্যাকাউন্ট করা লাগবে না বায়ার যদি চায় তাহলে আমাকে বলবেন আমি আপনাদের পেমেন্ট ওখানে আমার কাছে চলে আসবে পেপাল তো বাংলাদেশে সাপোর্ট নাই আপনি এখন পেপাল চালাইতেও পারবেন না কারণ আপনার পেপাল চালানোর পেপাল তো কিনতে হইলে পেপাল রেডি করতে হইলে নয় থেকে দশ হাজার টাকা খরচ আছে ভালো যত ভালো নিবেন তত বেশি খরচ হইব তো এই জন্য পেপাল আমি সাজেস্ট করি আপনি যখন পেপাল কিনতে পারবেন নিজের টাকায় তখন বলি আপনি একটা পেপাল রেডি করেন অর্থাৎ আপনি দেখি যখন আপনি মাসে এমনি যখন দেখি মাসে যখন আপনি তিনটা চারটা অর্ডার পাচ্ছেন বা দুইটা অর্ডারও পাচ্ছেন তখন আমি বলি আপনি পেপার নেন আমাকে আর পেপারের কারণ তখন তো চাপ পারি যায় না ওই আর সাব্বির ভাই যদি ওই বায়ার আপনার সাথে যোগাযোগ না করে তাহলে লিঙ্কটা আমাকে দিয়ে আমি তার সাথে দেখি একটু লাইট ফাইট ম্যাট কইরিয়া স্যার ওই আপনি লাস্ট যেটা বলছিলেন না যে এই যে এটা ফ্রি না আমাদের ট্রাফিকটা হচ্ছে পেইড এর হ্যাঁ। ওই মেসেজটা দেওয়ার পরে ও সিন করার পরে আর কোনো আনসার দেন না তারপরে ওরা আমি আরো মেসেজ দিছি যে আপনি কিছু বলেন নাই বা কি করবো এই সেই ও আর মানে চিনি করে নাই আপনাকে কি টা দেব স্যার না ওর আইডিটা দেব আর স্যার ওর ইয়ে আছে ইউটিউব ইউটিউবের তো ম্যানেজার এর তো আমি এখনো আছি এ আমার এখনো ডিলেট দেয়নি তাহলে মামুন ভাই আপনার মোবাইলের নোটিফিকেশন দেখেন মোবাইল নোটিফিকেশন কম্পিউটার নোটিফিকেশন দেখেন মোবাইল নোটিফিকেশনের আপনার সম্ভবত অ্যাপস নোটিফিকেশনটা গিয়া দেখেন আপনার নোটিফিকেশন অন আছে কিনা হ্যাঁ নিশি আপু কি জানি বলতে চাচ্ছিলেন বলেন স্যার তার আইডিটা দিব স্যার হ্যাঁ আমার আইডিটা দিয়েন मैसेंजर दिए राइखन बाप वहाँ इंस्टाग्राम है मैसेंजर है फेसबुक है जी बट इंस्टाग्राम है ना मैं फेसबुक है फेसबुक है फेसबुक अच्छा फेसबुक है तारा गिटा वाला पेज मैसेंजर है दिया क्या दिया আমি দেখ মে একবার ফ্রি টাইমে আমার আমি ঘুমাই যাবো আমার মানে গলার ব্যথা আমি কথা বলতে বলছিল আইডি কার্ড নিয়ে আস ও আচ্ছা হ্যাঁ আপনি কি আইডি কার্ড রেডি করে আসেন নাকি ওকে তাহলে আমরা এক ক্লাস অন অফ করে পরের ক্লাস আরেকটা জিনিস কাজ করি আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন নি নিশি আপু তারপরে হচ্ছে শান্ত আপু তারপরে হচ্ছে ওই মিলে কিন্তু স্যার একটা গ্যাং হয়ে গেছে স্যার জানেন স্যার মানে দায়িত্ব ধর্ম স্যার বাইরে আইলে দায়িত্ব ধর্ম স্যার মিস নাই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সমস্যা নেই এখন আমরা দেখি আমরা